Subscribe to my channel and click on the bell icon to get notifications about new videos. Follow me on Facebook and Twitter. আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও একটা নতুন টিপস নিয়ে এসেছি এবং টিপসটি আশা করি আপনাদের সবার উপকার করবে এবং অনেকের ভালো লাগবে আপনারা অনেকেই সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেন এবং ফার্স্ট হ্যান্ড মোবাইল কিনেন এবং অনেক সময় দেখা যায় নতুন মোবাইল কেনার পরও মোবাইল অনেক প্রবলেম সমস্যা দিচ্ছে তার জন্য আপনারা এই অ্যাপসটি ব্যবহার করে দেখে নিন তার মোবাইলে সব কিছু ঠিকঠাক আছে নাকি এবং ঠিক না থাকলে তা বলবেন এবং সাই সেটি ট্রাই করবেন এবং আমি দেখে দেবো কীভাবে কাজটি করবেন তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ডাউনলোডটা আমি পরে দেখিয়ে দেব এবং চলুন তাহলে দেখে নিন কীভাবে কাজটি করতে হয় একটু ওয়েট করেন এই দেখেন প্রথমে তো আপনার স্ক্রিনটা আছে আমি স্ক্যানটা করে ফেলছি আগেই দেখেন স্ক্রিন তারপর স্পিকার এগুলো করা শেষ আমার মানে উনিশটা ইয়ের মধ্যে আমার দুইটা করা শেষ যাই হোক স্ক্রিনটা হলো আপনারা টাচ স্ক্রিন মানে আপনি স্ক্রিনে কোনো প্রবলেম আছে নাকি তার জন্য আপনারা এই দেখেন স্টার্ট এখানে ক্লিক করতে বলছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি তিরিশ সেকেন্ড স্ক্রিন ক্লিয়ার করতে হবে মানে হাত দিয়ে যেভাবে দেখে দিচ্ছি সেভাবে স্ক্রিন পুরোটাই কালার করে দেবেন যদি আপনার স্ক্রিন সমস্যা থাকে তাহলে নো থ্যাংকস উঠবে এবং যদি স্ক্রিনে কোনো প্রবলেম না থাকে তাহলে গুড জব উঠবে মানে আপনার স্ক্রিন ক্লিয়ার এবং ভালো গুড জব স্ক্রিন ভালো next X wifi next X দেওয়ার পর এখানে আপনি ওয়াইফাই কানেকশন করবেন ওয়াইফাই কানেকশন করার পর যদি ওয়াইফাই কোনো প্রবলেম না থাকে তাহলে গুড জব উঠবে এবং যদি প্রবলেম থাকে তাহলে নো থ্যাংকস উঠবে আমার এখানে ওয়াইফাই নাই তার জন্য আমি বলতে পারলাম না নেক্সট Okay. এই দেখেন চার্জার এখানে আপনি স্টার্ট স্টার্টে ক্লিক করার পর এখন চার্জার লাইন দিলে যে কোনো চার্জারে মানে চার্জ ওঠে কম বেশি হলে তাহলে আপনার নো থ্যাংকস উঠবে আর যদি চার্জ ভালোভাবে ওঠে তাহলে গুরজব উঠবে এইটা ক্লিয়ার করে নেবেন আমার এখানে চার্জের লাইন নাই আমি একটা জায়গায় আছি তার জন্য করে দিতে না আপনার করে নেবেন চার্জার লাইন দিবেন এই সময় তাই হবে যাই হোক আমি ব্যাগে চলে গেলাম এ দেখেন আমার ফিঙ্গার প্রিন্ট এটাও ক্লিয়ার করছি আপনার মোবাইলে ফিঙ্গার প্রিন্ট ঠিক আছে নি তার জন্য স্টার্ট ক্লিক করবেন স্টার্ট ক্লিক করার পর try again net problem start start click পর আপনি ফিঙ্গার চাপ দেবেন এই দেখেন গুড জব আমার ফিঙ্গার ঠিক আছে আর যদি ফিঙ্গার ভালো না হতো তাহলে এখানে নো থ্যাংকস লেখা উঠতো যাই হোক নেক্সট টেস্ট মানে ক্যামেরা ক্যামেরা টেস্ট করার জন্য নেক্সট টেস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে স্টার্ট এইখানে নেট প্রবলেম তার জন্য একটু ওয়েট করেন অনেক কাজের সময় নেট প্রবলেম দেয় অনেক ভালো লাগে না অনেক খারাপ লাগে যাই হোক আমি এরেবিলের মোডটা অন করে একটু দেখি থ্রি জি আসে নাকি যে সিরিজ আসছে আমি দেখে দিচ্ছি আবার টন করে নেই ট্রাই দেন ফ্রন্ট ক্যামেরা এটা ভালো গুড জব আপনার সামনের ক্যামেরাটা গুড জব মানে ভালো কোনো সমস্যা নয় ব্যাক ক্যামেরা নেক্সট টেক্স মানে ব্যাক ক্যামেরা টেক্স করার জন্য নেক্সট টেক্সে ক্লিক করবেন যাই হোক আমি ক্লিক করলাম স্টার্ট যাই হোক অনেক কিছু দেখছেন এই দেখেন নৌকায় দুটি মানুষ বসে আছে এগুলোই থাকবে অন্য মানে হয়নি ট্রাই আবার দিতে হবে জাস্ট সেকেন্ড ব্যাক ক্যামেরা এটাও আমার ক্লিয়ার মানে এটা ভালো নেক্সট ক্যামেরা করে তোমার ফ্ল্যাশ মানে আপনার ফোনের ফ্ল্যাশ চেক করার জন্য নেক্সট টেস্ট নামে একটা অপশন আছে সেখানে আবার ক্লিক করে দিন এই দেখেন ফ্ল্যাশ একটা অপশন দেখাচ্ছে মানে ফ্ল্যাশ মানে ফ্ল্যাশ ভালো নাকি তার জন্য স্টার্ট ক্লিক করেন আপনি টান আপনি ফ্ল্যাশটা অন করবেন ফ্ল্যাশটা অন করে দিই অন্য মানে ফ্ল্যাশ প্রবলেম তার জন্য অন্য লেখা উঠছে এটা হবে না নেক্সট টেস্ট করার জন্য ক্লিক দিলাম ওয়াইফাই আপনারা ওয়াইফাই লাইন নেবেন যদি ওয়াইফাই সমস্যা না থাকে তাহলে গুর্জা উঠবে আর যদি সমস্যা থাকে তাহলে অন্য লেখা উঠবে যাই হোক আমার এখানে ওয়াইফাই না আমি নেক্সট টেক্সে ক্লিক করলাম অন্য লেখা উঠলো তা ব্লুটুথ হেডফোন মানে এটা চেক করার জন্য মানে অনেকে সাউন্ড বক্সে ব্লুটুথ কানেক্ট করে মোবাইল দিয়ে বা সং শুনে সেটা করার জন্য আপনারা কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর যদি ঘুর জপটে তা তাহলে এখানে কোনো প্রবলেম নাই এবং যদি অন্য ওঠে তাহলে প্রবলেম আছে তা দেখে নেবেন কারণ এখানে আমার কোনো ভুলোতে কোনো সাউন্ড সিস্টেম কিছু নাই তার জন্য দেখে দিতে পারছি না তার জন্য আমি নেক্সট পরীক্ষায় গেলাম জিপিএস দেখবেন এটা কোনো সমস্যা আছে নাকি মানে নেট নেট অনেকে কোনো কিছু পায় না তার জন্য টেস্ট করার জন্য start go to to setting good job light sensor এটা গুড জব এটাও ঠিক আছে আমার next test buttons hardware buttons এটা নেক্সট টেস্ট দিয়ে টেস্ট করে নেবেন হাইড্রো বাটন সেভাবে দেখে দিচ্ছে সেভাবে করতে হবে মানে আপনার ফোনের সাইড দুইটা বাটন থাকে সেটি চেক করার জন্য প্লিজ দেখেন লেখছি প্লিজ দি পাওয়ার বাটন যেটাতে আপনি স্ক্রিন অফ করেন সেটাই ক্লিক করবেন যেরকম ক্লিক করলাম যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন এইভাবে সব কিছু আপনারা করে নেবেন কী কী করতে হয় এবং সমস্যা দেখে নেবেন যাই হোক আমার এটা গুড জব এইভাবে আপনারা করে নেবেন আমার হাতে তেমন একটা সময় নাই আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং লাইক কমেন্টসে জানাবেন এবং বন্ধুত্বর কাছে শেয়ার করে দিবেন ভিডিওটি আশা করি বুঝে গেছেন এবং দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার জন্য প্লে স্টোরে যাবেন এখানে লিখবেন টিএস টি টেস্ট ধর আবারও নেট চলে গেল দেখেন একটা এক মিলিয়ন ডাউনলোড হয়েছে টেস্টেম স্মার্টফোন কন্ডেকশন সেক এই ডাউনলোড করে নেবেন এফটি ডাউনলোড করে নেবেন আমি এটার লিঙ্কটা দিয়ে দেবো আশা করি সবাই ভিডিওটি বুঝে গেছেন আসসালামু আলাইকুম